বাস র্যাপিড ট্রানজিট বিআরটি এটি হচ্ছে বিদ্যমান রাস্তার মধ্যে বাসের জন্য আলাদা লেন যেখানে শুধুমাত্র একটি কোম্পানির বাস চলে রাস্তার বাকি অংশ দিয়ে চলে অন্য যানবাহন ফলে বিআরটির মাধ্যমে কোনো রকম যানজটের বাধা ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে দ্রুত সময়ে পৌঁছায় যাত্রীরা বাংলাদেশে প্রথমবারের মতো গাজীপুর থেকে রাজধানীর বিমানবন্দর পর্যন্ত বিশ কিলোমিটার দীর্ঘ রুটে নির্মিত হচ্ছে বিআরটি পাকিস্তানেও দু সালেই সফলভাবে চালু হয়েছে পেশোয়ার বিআরটি বাংলাদেশ পাকিস্তান বিআরটি প্রকল্পের তুলনামূলক চিত্র নিয়েই আজকের ভিডিও পেশোয়ার পাকিস্তানের খাইবার পাক্তন এর প্রাদেশিক রাজধানী বর্তমানে পেশোয়ার শহরের জনসংখ্যা প্রায় পঁচিশ লাখ দ্রুত নগরায়ন জনসংখ্যা বৃদ্ধি এবং পেশোয়ারের নাজুক গণপরিবহন ব্যবস্থায় স্বস্তি আনতে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প হাতে নেয় খাইবার খোয়া সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সহযোগিতায় দুই সালে শুরু হয় পেশোয়ার বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ কয়েক দফা সময় পিছিয়েও মাত্র তিন বছরেই নির্মাণ শেষ হয় পেশোয়ার বিআরটি লাইনের অবশেষে দুই সালের আগস্টে চালু হয় সাতাশ কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন যেখানে স্টেশন একত্রিশটি যাত্রীদের সুবিধার্থে মূল বিআরটি লাইনের পাশাপাশি শহর জুড়ে রয়েছে সাতটি ফিডার রুট জু পেশোয়ার নামে পরিচিত পেশোয়ার বিআরটি বাস যেখানে বাসগুলো অত্যাধুনিক আরামদায়ক মেট্রো রেলের মতো স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কাটা সহজ বিআরটি বাসে ভাড়া বেশ সহজলভ্য দশ থেকে পনেরো পাকিস্তানি রুপি বাংলাদেশি টাকায় ভাড়া পড়ে পাঁচ টাকা থেকে পঁচিশ টাকা সাতাশ কিলোমিটার দীর্ঘ এই বিআরটি লাইনে প্রথমে খরচ ধরা হয়েছিল চার হাজার নয়শো কোটি পাকিস্তানি রুপি আর শেষমেশ খরচ বেড়ে প্রকল্প শেষ হয় ছয় হাজার ছয়শো কোটিতে অর্থাৎ বাংলাদেশি টাকায় পেশোয়ার বিআরটির সাতাশ কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে তিন হাজার দুইশো আট কোটি টাকা পেশোয়ার বিআরটি চালু হওয়ার প্রথম তিন মাসে এটি প্রতিদিন এক লাখ পঁয়তাল্লিশ হাজার ট্রিপের রাইডারশিপে পৌঁছায় সব মিলিয়ে প্রতিদিন প্রায় তিন লাখের বেশি মানুষ এই বাস সার্ভিস থেকে উপকৃত হবে বলে আশা করছে পাক কর্তৃপক্ষ বাংলাদেশেও নির্মিত হচ্ছে এরকম বাসের জন্য আলাদা লেন রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুর থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত হচ্ছে বিশ কিলোমিটার দীর্ঘ বিআরটি লাইন যেখানে কোনো সিগন্যালের বাধা ছাড়াই চলবে বাস বিআরটি রুটে মোট স্টেশন হচ্ছে পঁচিশটি থাকছে ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ একশো তেরোটি অ্যাক্সেস রোড গাজীপুর থেকে তখন ঢাকায় পৌঁছানো যাবে মাত্র চল্লিশ মিনিটে দেড় মিনিট পরপর মিলবে বাস যেখানে এখন অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এই পথের যাত্রীরা ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে ঢাকা গাজীপুর পথে দুই সালে শুরু হওয়া দুই কোটির এই প্রকল্প শেষের কথা ছিল দুই সালেই কিন্তু এখনও আশাব্যঞ্জক নয় প্রকল্পের অগ্রগতি এরই মধ্যে বিশ কিলোমিটার বিআরটি নির্মাণে খরচ বেড়ে হয়েছে চার হাজার দুইশো পঁয়ষট্টি কোটি টাকা তিন দফা সময় বেড়ে প্রকল্প শেষের নতুন টার্গেট এখন দুই সালের জুন বিশ দশমিক বিশ কিলোমিটার বিআরটি লাইনে সাড়ে চার কিলোমিটারই ওড়াল সড়ক ও পনেরো কিলোমিটার মাটি বরাবর এই পথে টঙ্গিত হচ্ছে দশ লেন বিশিষ্ট ব্রিজ এছাড়াও নির্মিত হচ্ছে ছয়টি আধুনিক ফ্লাইওভার থাকছে গাজীপুরে একটি বাস ডিপো যার নির্মাণ কাজ এরই মধ্যে শেষ সব মিলিয়ে পাকিস্তানের পেশোয়ারে সাতাশ কিলোমিটার বিআরটি প্রকল্পে খরচ হয়েছে তিন হাজার দুইশো আট কোটি টাকা সেখানে বাংলাদেশের বিশ কিলোমিটার বিআরটি নির্মাণে খরচ চার কোটি অর্থাৎ পেশোয়ার বিআরটিতে কিলোমিটার প্রতি খরচ হয়েছে একশো কোটি সেখানে ঢাকা বিআরটি নির্মাণে খরচ এখন পর্যন্ত প্রতি কিলোমিটারে দুইশো কোটি টাকা পাকিস্তানের পেশোয়ার বিআরটি এখন পর্যন্ত বেশ সফল যানজট কমিয়েছে শহরের নিরাপদ করেছে মানুষের যাতায়াত আশা করা হচ্ছে আগামী বছরের জুন মাসে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি নির্মিত হলে দুর্ভোগ কমবে স্বস্তি পাবে গাজীপুর টঙ্গীবাসী একই সঙ্গে ঢাকাবাসী এই ছিল আজকের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুব ভালো আল্লাহ হাফিজ